যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ নায়ককে তবে সবাই নির্দ্বিধায় উত্তর দেবে সালমান শাহ সালমান শাহ যেমন সিনেমাতে হিরো ছিলেন ঠিক তেমনই বাস্তব জীবনেও তিনি একজন সুপার হিরো সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে এমনই এক গল্প বলেছেন তার এক পরিচালক মালিক আফসারি মালিক আফসারি বলেন আমার সিনেমার শুটিং হচ্ছিল গুলশান এক নম্বরের লেকের পার্কে গানটার নাচের জন্য সহশিল্পী ছিল বিশ জন সেখানকার একজন লোকাল নেতা গোছের মানুষ বাজে উকি করছিল আর ঢিল ছুটছিল মেয়েদের একটা মেয়ে এসে আমার কাছে এটা জানালো বলো কথাটা সালমানের কানে যায় আমি কিছু বলার আগেই সে বলে উঠলো কে কে কে বলেছে কে কি করেছে বলে সামনে এগিয়ে গেল এরপর যা হলো সেটা সিনেমার ফাইট দশ থেকে বারো জন ছেলের সাথে সালমান একাই লড়লো একটা করে কিল ঘুষি দেয় আর তারা পড়ে যায় একটার বেশি ঘুষি দেওয়া লাগে নাই আবার সালমানের কাছে লাইসেন্স করা একটা পিস্তলও ছিল চিৎকার করে বলল ওই আমার পিস্তলটা নিয়ে আয় কেউ শুনেই ছেলেগুলো সবাই পালালো সালমানও ছাড়ে না ওদের পিছু নিল আমি তাকে অনেক কষ্ট করে থামালাম বললাম বাদ দেন হিরো সে বলল না ওরা মেয়েদের ডিস্টার্ব ডিস্টার্ব করবো কেন ওরা কি পাইছে আরেকটা ঘটনা বলি কাউরান বাজারে একজন হাইজাকার একটা মেয়ের গলার চেন টান মেরে পালাচ্ছিল সালমানের গাড়ি ছিল পেছনে আর সালমান এই ঘটনাটা দেখে ফেলে নিজের গাড়ি স্পটে রেখে সালমান ওই হাইজাকারের পিছু নিল কোমর থেকে নিজের লাইসেন্স করা পিস্তল বের করে ব্ল্যাঙ্ক ফায়ার করলো পুরো কাউরান বাজারই হইচই পড়ে গেছে ছিনতাইকারী দুইজন ছিল একজনকে সালমান ধরে ফেলে তখনকার পত্রিকায় নিউজও হয়েছিল এই ব্যাপারে এরকম সাহসী একটা ছেলের মনটা ছিল আবার খুবই নরম আমার ধমক খেয়ে কেঁদে ফেলতো ফর্সা ছিল কান্নাকাটি করলে লাল হয়ে যেত একদম এফডিসির পাশের বস্তিতে অন্তত বিশটা ফ্যামিলি সালমানের খরচে চলত সালমানের মৃত্যুর পর এসব জানতে পারি আমরা বস্তির লোকেরা এসে কান্নাকাটি করে বলতে থাকে এটাই ছিল সালমান শাহ সালমান শাহ ছিল রিয়েল হিরো কথাগুলো বলছিলেন মালিক আফসারি পরিচালক বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা হয়তো সিনেমার জীবনে অনেক হিরো দেখেছি হিরো দেখছি কিন্তু বাস্তব জীবনে হিরো সবাই হয় না সবাই আসে না সালমান একটাই সালমানরা প্রতিদিন জন্মায় না সকলের প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে তার